বইয়েই পড়ে থাকি আর লেখার কোনো আমার অভ্যেস নেই সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যদি তো আজ তোকে পেলে স্কুল যা বাবা আজকে ছুটি আজকে স্কুল ছুটি ছুটি আবে ছুটি আবে এমনি এমনি স্কুল ছুটি মিথ্যা কথা বলছিস আবে স্কুল যা আয় মা গো মা ভাই কি আছে ভাই আমার পেটে যন্ত্রণা করছে আমার পেটে যন্ত্রণা হচ্ছে আয় মা গো ওরে বাবা রে আয় মা রে ও বেটা স্কুল যা হ্যাঁ। বহুত জোসে যন্ত্রণা হচ্ছে বাঁচাও কেউ তো বাঁচাও ও মা গো কেউ তো বাঁচাও কি হয়েছে কি হয়েছে বেটা লাগছে আমার পেটে যন্ত্রণা ভাই স্কুলের নাম শুনাই নাকি তার পেটে লাগছে আবে নাটক বাদ দে না ভাই তুমি কি কানা লাগি দেখতে পাচ্ছ না আমার বাচ্চা কত কাঁদছে ওর পেটে অনেক যন্ত্রণা হচ্ছে চল বাদ দে স্কুল যেতে হবে না আজকে ও থ্যাংক ইউ ঠিক আছে দেখছো আবে দেখছো কেমন করে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলা এ মিথ্যা কথা বলা বেটা ভালো আছিস তুই স্কুল যা যা বেটা মুন্না মেরা যা হায় মারে মরে গেলি রে আরে অনেক যন্ত্রণা হচ্ছে বেটে ও মাগো মাগো 50 টাকা কেটে নেব যা বেটা যা আরে বাঁচাও আরে মরে যাব আরে তুমি বাঁচাও আরে কাও কে কাও ওরা বাবা ওরা খেয়ে খু আরে ডাকো জলদি ডাক্তারকে শুনতে পাচ্ছ না তারপরে জন্মের হচ্ছে ডাকো জলদি জলদি ডাকো হ্যালো अबे डॉक्टर अबे डॉक्टर আবে আমার বেটার পেটে যন্ত্রণা হচ্ছে জলদি আয় হা হা হা আমার বেটা চুপ বেটা চুপ মুন্না চুপ ডাক্তার আসতেছে আর দু চার দিন স্কুল যেতে হবে না এখন মনে হচ্ছে সিপির পেটেও যন্ত্রণা হচ্ছে পেটা সিপি তোমার পেটে কি যন্ত্রণা হচ্ছে ঘোড়া আবে এর আবার কি হয়েছে শুনতে পাচ্ছ না ঘোড়া ঘোড়া চিল্লাচ্ছে তো আমি কি করব আরে তুমি ঘোড়াও হও চপ বাড়া হবে না আরে ঘোড়া হয়ে গেলে কি মরে যাব নাকি হও ঘোড়া আরে লে আর হয়ে যাচ্ছি লেবুড়ু আবে ইয়ার এ জিন্দগিতে কি কি করতে হচ্ছে আমাকে আবে এবার কি হচ্ছে বে এক এ আমাকে চলতেও হবে এ জন্ম দিয়ে বাচ্চাকে আমাকে কি কি না করতে হবে রে আবে এবার কি আছে ভাই আরে তুমি হাঁটছো কেন আরে দৌড়ো দৌড়াও নাহলে তো কাঁদবে ও আবে তুই এক কাজ কর আমাকে মেরে দে দরকার হয় আহ আহ সালা হাঁপিয়ে গেছি বে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবার উঠা একে बार उठा বেটা আয় ঘোড়াটাকে এবার আরাম করতে দে আরে বাহ আমি আছি ডক্টর চুম যার চুম নেই পুরান নিয়েই নেই আবে কে মরে গেছে বল আবে কেউ মরে নিবে আমার বেটার পেটে যন্ত্রণা হচ্ছে তুই ওটা দেখে দি এর পেটে যন্ত্রণা হচ্ছে একে পাখায় উল্টা ঝুলি দাও উল্টা আরে উল্টা নয় আমাকে উল্টা ঝুলাও না গো না ডাক্তার হবে না এসব এখানে ডাক্তার কে তাহলে একে উল্টা ঝুলা আচ্ছা। ছাড়ো হ্যাঁ চালাচ্ছি দাঁড়াও আরে পাখা বন্ধ করো আরে মাথা ঘুরাচ্ছে আমার পাখা বন্ধ করো আরে পাখা বন্ধ করো আরে মরে গেছে রে দেখেছ অর্ধেকটা এলাজ হয়ে গেছে এইবারের পদে ইঞ্জেকশন ঢুকাবো ইঞ্জেকশন ইঞ্জেকশন সুই ইঞ্জেকশন না রে না আমি মিথ্যা কথা বলেছিলাম ছেড়ে দাও আমাকে ছেড়ে মিথ্যা কথা হ্যাঁ। বলেছিস ডাক্তার এর পিছনে একটা ইঞ্জেকশন নয় দু দুটা ইঞ্জেকশন গান তোর বাবা বলে দিয়েছে এইবার তোকে তো গাঁততেই হবে না না ডাক্তার এ ভগবান আমি কেন স্কুল জানি এ স্কুল বলে আমাকে নিয়ে যাও ওখান থেকে ডাক্তার গাদ ইঞ্জেকশন গাদ ইঞ্জেকশন সুইটি সুইটি তুই আমার বাঁচা রে সুইটি আবে কে সুইটি বে কে আরে আমাদের কুত্তাটার নাম সুইটি बे ओतो का बच्चा मेरा ओतो का बच्चा मेरा सोटी तो कमी मुर्गे हाटी खावो तू आकर कमरे दे कमरे दे ओके अरे ना ना अरे আমাকে তো কেউ বাঁচাও আরে আরে এবার আমাকে বাঁচাও এ কাটার আগে আমাকে বেহুশ হয়ে যেতেই হবে ওরে বাবরে নাহলে চামড়া তুলে নেবে না ডাক্তার এটা সেই বেহুশের ইঞ্জেকশন আরে না ডাক্তার সারাক সারাক সারাক আমাকে বেহুশ হতে না ডাক্তার আবে ডাক্তার